অনেক সময় অনেক সময় বন্ধুরা বাইক চায় আমাদের কাছ থেকে কিন্তু ওরা জানে না আসলে বাইক লাগানো আছে কি না তো বন্ধুর থেকে বাইক বাঁচানোর উপায় হচ্ছে বন্ধু যদি বাইকটা চায় আপনি বাইকের চাবি সহ ওকে দিয়ে দিলেন স্টার্ট দাও এখন বন্ধু বাইক স্টার্ট দিল বন্ধু যখন একটু দূরে যাবে তখন আপনি এই আনলক বটনটা আনলক বটনটা প্রেস অ্যান্ড হোল্ড করবেন হোল্ড করবেন দুই সেকেন্ড দুই সেকেন্ড পরে ছেড়ে দেবেন দেখেন বাইকটা কোনো সাউন্ড ছাড়াই বন্ধ হয়ে গেছে বাইক কিন্তু স্টার্ট হবে বন্ধ হবে স্টার্ট হবে বন্ধ হবে মানে ও বুঝবে বাইকের প্রবলেম আছে আপনি বলবেন যে বাইকের সমস্যা আছে আমার ইঞ্জিনের সমস্যা বা এই সমস্যা সেই সমস্যা তাহলে বন্ধু থেকে বাইকটা নেওয়া থেকে বাইকটাকে বাঁচাতে পারবেন বন্ধু বুঝবেই না যে বাইক কোনো কিছু লাগানো আছে কি নাই ধন্যবাদ